সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট নিয়ে তো আজকে আমি আপনাদেরকে এই কাজটুকু জাস্ট দেখাবো মার্কেট প্লেসে এটার কীরকম চাহিদা আছে যারা অনেকেই আছে যারা মোটামুটি বড় ধরনের কাজগুলো যেমন টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো শিখতে চায় না যারা টুকটাক ছোট ছোট প্রজেক্টগুলো করবে এবং জাস্ট প্যাসিভ একটা ইনকাম করবে বা জাস্ট সামথিং কিছু টাকা ইনকাম করবে তাদের জন্য আমি মনে করি এটা খুবই ভালো একটা ক্লাস হবে বা কোর্স হবে আর আমি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট নিয়ে সম্পূর্ণ একটা প্লেলিস্ট তৈরি করব যেখান থেকে আপনারা ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটের কাজ শিখতে পারবেন এবং এই কাজটুকু শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারেন ওইটার ভিতরে আমি দেখাবো কিভাবে আপনারা গিক তৈরি করবেন ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটের উপরে তো আমরা যদি সরাসরি ফাইবার মার্কেট প্লেসে এসে সার্চ করি ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট তাহলে আপনারা এখানে দেখতে পারবেন সার্চ রেজাল্ট দেখাবে হচ্ছে চোদ্দোশো আশিটা সার্ভিস যদি এবার আপনি অনলাইনে দেখেন তাহলে আপনি সর্বোচ্চ দেখেন মাত্র উননব্বইটা সার্ভিস কিন্তু এখানে অনলাইনে দেখাচ্ছে একটা জিনিস বুঝবেন এটা মাত্র মাত্র কি বলবো আর মাত্র উননব্বইটা এটা আমাদের এক বড় ভাই অবশ্য আমাদের অনেক পরের ব্যাচের স্টুডেন্ট তারপরে বড় ভাই কেন দাঁড়ি করি আছে ওকে যাই হোক তিনিও দেখি এখন চ্যাটবটের সার্ভিসগুলো দিচ্ছে ওকে তো এই সার্ভিসটা কেন দিবেন কারণ হচ্ছে অনলাইনটাই মাত্র আপনার সাথে প্রতিযোগী মাত্র নব্বই জন উননব্বই জন তো নব্বই জনই বলি আপাতত তো এখানে মোটামুটি আপনি টুকটাক ভালোই কাজ পাবেন যদি আপনি কাজটা প্রপারলি শিখতে পারেন আমি মনে করি এটার কেরিয়ার ভালোই আছে এখানে দেখেন এই একজন চারশো তেরোটা মানে তেইশটা অর্ডার কমপ্লিট করছে I will create Facebook Messenger chatbot using many ManyChat এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম ম্যানিচ্যাট এটা একটা প্ল্যাটফর্ম বা একটা রবট সিস্টেম কিন্তু বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে এটা এর মাধ্যমে কিন্তু ম্যানিচ্যাটের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের ইনফরমেশন আপনার ক্লায়েন্টদেরকে অথবা আপনার পেজের ভিতরে আপনি একটা ম্যানি চ্যাটবট অ্যাড করে রাখছেন তো এটা মূলত একটা রবোটিক সিস্টেম বা রবট বলতে পারেন আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি একটা রবট আপনি সেট করে রাখছেন তো আমরা কি করি আমরা যখন কোনো বিজ্ঞাপন রান করি একটা কথা একটা কথা মাথায় রাখবেন আমরা যখন বিজ্ঞাপন রান করি যেমন আমি যখন আমার ইনস্টিটিউটের জন্য বিজ্ঞাপন রান করি তো আমার দুইটা তিনটা লোক রেখে নিতে হয় যে যারা শুধু তাদের সাথে যেন মেসেজ মানে আমাকে যারা মেসেজ করবে বা আমার ফ্রিলান্সিং বা আউটসোর্সিং শেখার জন্য যারা আমাকে মেসেজ করবে তাদেরকে জানি জাস্ট রিপ্লাই দিতে পারে এই জন্য কিন্তু আমাকে তো বা লোকগুলো রাখতে হয় তো এই ক্ষেত্রে সমস্যাটা কি হয় আমি যদি টোটাল সিস্টেম বা একটা রবট সিস্টেম বা একটা ইন্টেলিজেন্ট যদি আমি মানুষ রেখে দেই যে অল টাইম একসাথে অনেকজন মানুষের সাথে কথা বলতে পারতেছে এবং একটা মানুষের মতোই কথা বলবে আপনি জাস্ট ইনফরমেশনগুলো দিবেন অটোমেটিকলি তার কাছে ইনফরমেশন পৌঁছে দিবে এবং অর্ডার পর্যন্ত নিয়ে যাইতে পারবে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয় যে কাজটা আমাকে তিনজন বা চারজন লোক দিয়ে যদি করতে যাই আমার কিন্তু তাদের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রয়োজন হবে বা সেটা কিন্তু একজাক্টলি অনেক সময় আসে মেসেজে রিপ্লাই দিতে দিতে কিন্তু তারা অনেক সময় দেখা যায় বিরক্ত হয়ে যায় বা লেটে রিপ্লাই করে এরকম হয় না অনেকে আছে যারা সর্বোচ্চ পাঁচ থেকে সাত ঘন্টা রিপ্লে করে তারপরে দেখা যায় যে তারা হাঁপায়ে পড়ে তো কাজ করতে চায় না বা করলেও সেটা দেরিতে রিপ্লে করে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক ক্রাইমের ব্যাপার পড়ে তো আপনি যদি আর একটা জিনিস আমি বলি যদি এই অ্যাডগুলো যদি আরও বেশি পরিমাণে মানে আরও বেশি টাকার অ্যাড চালান যেমন আমি এক মানে এক থেকে দুই হাজার টাকার অ্যাড চালাইলেই কিন্তু এই পরিমাণ কনভারসেশন মেসেজ আসে প্রতি সেকেন্ডে দুইটা তিনটা করে মেসেজ চলে আসে প্রতিদিন যদি আমি দশ ডলার বাজেট রাখি ডেইলি দশ থেকে বিশ ডলার যদি আমি বাজেট রাখি তাহলে কিন্তু আমার তিনটা মানুষ কিন্তু হাফায় পড়বে এস এম এস দিতে দিতে কিন্তু আমি যদি অ্যাড থেকে বেশি পরিমাণে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমার ফেসবুক পেজে যদি অ্যাড চালাই সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি মেসেজ আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমার তিনটা চারটা মানুষই কিন্তু করতে পারতেছে না করতে পারবে না টোটাল তাদের সাথে মেসেজ করে মানে একজনের সাথে মেসেজ করতে গেলে কিন্তু তাকে একটা সময় দিতে হয় তো এর মেয়েদের যদি আরও পঞ্চাশটা মেসেজ আসার পরে হেলোমেলো বেজে যাবে ঠিক আছে কে কোথায় মেসেজ করতেছে বা কোন সেলার কোনটাতে মেসেজ করতেছে বা আমার কোন টিম কার সাথে কথা বলতেছে কিন্তু সব এলোমেলো তো এই মেসেঞ্জার ম্যানি চ্যাটবট এটার কাজ হচ্ছে একজাক্টলি আপনার সাথে যা যা কথা হইতেছে মনে করেন আপনার সাথে যা যা দরকার আপনাকে তাই তাই প্রোভাইড করবে টোটাল কথা একটা মানুষের মতো আপনার সাথে কথা পার্থক্য চালাবে এবং আপনাকে অর্ডার পর্যন্ত বা পেমেন্ট করা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে তো একদম সম্পূর্ণ রবোটিক সিস্টেম তো এর মাধ্যমে যেটা ভালো হবে আমাদের লোক সংখ্যা কমে আসতেছে পাশাপাশি আমাদের আমরা ভালো একটা কিন্তু রেজাল্ট বিল্ড আপ করতে পারতেছি এটা মূলত করে বড় বড় কোম্পানি লোকেরা এই কাজগুলো করে রাখে তো আপনি যদি এটার এক্সাম্পল দেখতে চান তাহলে রবির কাস্টমার সেন্টারে যান ওইখানে কথা বলেন দেখেন হ্যালো লেখেন অটোমেটিকলি তাদের মেসেজ আসতেই থাকবে আর এটার মজার বিষয় হচ্ছে এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টাই ধরতে গেলে অনলাইনে থাকবে আপনার একজন মানুষ অনলাইনে বসে থাকবে জাস্ট কথা বলার জন্যই মানে একটা রবট সেট করে রাখলেন অল টাইম শুধু কথাই বলবে তার কাজই হলো কথা বলা তো আপনাকে আর বাড়তি টেনশন করার কিছু দরকার নাই অবশ্যই এটা বড় বড় কোম্পানি করে এটার জন্য এই কাজটুক যদি আপনি শিখতে পারেন তাহলে এই কাজের উপর কিন্তু মার্কেট প্লেসে কাজ আছে তো এই লোকটাকে যখন আমি এখানে ওপেন করছি এই গিকটা আমি ওপেন করছি যিনি ফেসবুক ম্যানি চ্যাটবট বা ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ক্রিয়েট করে বা কাজ করে তার পেজের ভিতরে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটটা বা ম্যানি চ্যাটবটটা অ্যাড করে দিবে তার পেজের ভিতরে এবং সমস্ত কিছু সেট আপ করে দিবে কি কি বলতে হবে সব কিছু লিখে দিবে এটার বিনিময়ে তিনি কত ডলার নিছে দশ ডলার নিছে তিনি চারশো তেইশটা অর্ডার কমপ্লিট করে ফেলছে পাঁচটা অর্ডার বর্তমানে রানিং আছে এবং স্ট্যান্ডার্ড পেমেন্ট আছে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে পঁচিশ ডলার এবং প্রিমিয়াম প্যাকেজটাতে আছে পঞ্চাশ ডলার লেভেল টু সেলার এখান থেকে কিন্তু তিনি অনেক টাকা ইনকাম করছে আর দেখেন একটা মজার বিষয়টা হচ্ছে পাকিস্তানি এটা চলে আসছে হচ্ছে একুশ একুশের জুনে চলে আসছে তো দেখেন একুশের জুন ওকে জুন বা জানুয়ারি যাই হোক চলে আসতে দেখেন এবার মোটামুটি তিনি কিন্তু এখানে ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করছে তিনি দেখি আমরা কি কি সার্ভিস দেয় তার প্রোফাইলটা দেখেন তার কোনো কাজ নাই যার তিনি তিনি শুধু এই চ্যাটবট নিয়েই কিন্তু কাজ করি কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসতেছে মানে আসছে আর কি তাহলে বুঝতে পারতেছেন এই কাজটার কতটুকু চাহিদা আছে এবং এটা কিন্তু এখন খুব একটা যে পপুলার তা না আপনি মোটামুটি কাজ পাবেন টুকটাক ঠিক আছে খুব ভালো যে প্রতি মাসে পঞ্চাশ ষাট লাখ টাকা ইনকাম করবেন এরকম না হতেও পারে আপনার বলা যায় না কিন্তু এখানে যারা কাজ করতেছে তারা কিন্তু মোটামুটি ভালোই অর্ডার পাচ্ছে একজন চারশো উনিশশো ষাটটা একজন চারশো তেইশটা পঁয়ত্রিশটা সতেরোটা দুইশো ছিয়ানব্বইটা তারপরে চোদ্দোটা একশো আটানব্বইটা মোটামুটি দেখেন ভালোই কিন্তু অর্ডার পাচ্ছে আর যেহেতু আপনার প্রতিযোগী নেই এখানে আপনি একটা গিক তৈরি করে রাখতে পারেন দু একটা রিভিউ নিলে আপনি কিন্তু অর্ডার পাওয়া শুরু হয়ে যাবে তো আশা করি এইটার উপর আমি কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে আমি প্লে লিস্ট আকারে আমার ইউটিউবে পাবলিশ করব যেখান থেকে আপনারা চাইলে ফ্রিতে এই কাজটুকু সম্পূর্ণ শিখে আপনারা ফাইবার মার্কেট প্লেসে একজন এক্সপার্ট রিলেটেড সেলার হয়ে কিন্তু কাজগুলো প্রোভাইড করতে পারেন তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন এবং এই কাজটুকুর কতটুক ভবিষ্যৎ আছে সেটাও আপনারা আশা করি জানতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ